প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে এখন গান পরিবেশন করবেন আমাদের বাংলাদেশের বিখ্যাত কুখ্যাত কিছু শিল্পীগণ চলুন আমরা প্রথমে ক্রিম আফার গান দিয়ে শুরু করছি তুই আমার দুটি চোখের তার বাঙ্গালেস ক্রিম তাড়াতাড়ি দে দেখ কেলো আগে হাত আবার পরে কেমনে বাদ খাও না অনেক একেবারে তুই লাল পাহাড়ির মাদল পাবি লাল পাহাড়ির গুণী শিল্পী যাদের কণ্ঠে রয়েছে অনেক জাদু আপনারা সবাই ওনাদের গানগুলি রীতিমতো শুনবেন ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সো তাদেরকে ফলো করবেন কারণ এ ধরনের গুণী শিল্পী আমাদের বাংলাদেশে প্রয়োজন তারা তবে অডিশনে গিয়েছিল চ্যানেল আইতে অডিশন দেওয়ার পরে মনে হয় অডিশনে তারা টিকতে পারেনি দুঃখজনক বিষয় আবার